আমাদের অধিকাংশই second hand because we are second hand people আমাদের সমস্ত জ্ঞানই সেকেন্ড হ্যান্ড আমাদের ঐতিহ্যগুলোও সেকেন্ড হ্যান্ড সম্ভবত কেবল একটি বা দুইটি ক্রিয়াকলাপ সম্পূর্ণরূপে আমাদের নিজস্ব নট ফর অ্যানোদান অন্য কারোই না শ্রোতরাও কেউ কি সচেতন আপনি কি সচেতন আমি কি সচেতন আমরা সবাই কি সচেতন আমরা কি সচেতন যে এটি আমাদের নিজস্ব প্রত্যক্ষ ধারণা এবং অন্যের কাছ থেকে শেখা হয়নি যদি অন্যের কাছ থেকে কিছু শিখে নেওয়া হয় তবে এখনই তা পুরোপুরি বাতিল করতে হবে আপনি তো তাই করেছেন রাইট আপনাকে এখনই যদি কেউ কিছু বলে আপনাকে রিজেক্ট করতে হবে যেমন এখনই ঘটেছে যা নিয়ন্ত্রণ বিশৃঙ্খলা কর্তৃত্ব ইত্যাদির উপর জড়িত থাকে তখন সমস্ত কিছু সম্পর্কেই আপনি সচেতন হয়ে যান কারণ এটি আপনাকেই নির্দেশ করা হয়েছে যে শেখার জন্য আপনাকে সম্পূর্ণটাই প্রত্যাখ্যান করতে হবে রিজেক্ট করতে হবে আপনি কি এগুলাই অনুসরণ করছেন সুতরাং যদি আপনি অন্যরা যা বলেছে তা যদি প্রত্যাখ্যান করেন then you are actually learning আপনি আসলে শিখছেন তাই নয় কি thank you thank you very much for watching my all videos